Yeah, God. সময় খুব ভালোবাসছিলাম এখন সবই মাইনা লইছি তোমারে পাইবা কত চোখের জলে বুক বাসাইছি করছো কত তাল বাহানা হাসি মুখে সইয়া গেছি বাস তোমার সব স্মৃতিগুলা হৃদয় থিকা মুছা দিছি এদিকে আমার মেঘলা আকাশ তুমি সাথে রঙ সাজে আমার দেহ হচ্ছে শীতল তোমার নুপুর বাছে তুমি আছো কত হাসি খুশি সব খবরই আসে হে আজ অন্য কেউ তোমার চোখে চোখ রাখিয়া হাসে গাইব না গান তোমায় ছাড়া লিখিব না তো কবিতা আছো তুমি স্মৃতি হয়ে আর দেয়ালের ছবিটা কেন মাঝে মাঝে হাত চানি দাও গভীর ঘুমের স্বপনে আড়াইশো না আয়ারাইশো না এই অবাগির মনে তুমি আড়াইশো না আড়াইশো না এই অবাগির মনে একটা সময় খুব ভালোবাসছিলাম এখন সবই মাইনা লইছি আমারে পাইবা কত চোখের জলে বুক বাসাইছি করছো কত তাল বাহানা হাসি মুখে সইয়া গেছি বাস তোমার সব গুলা হৃদয় থেকে মুছা সে কি আমার মতো হাসি খুশি রাখে তোমাকে ভালোবাসে এমনই করে হবে না কেউ আমার মতো লিখে রাখো পাজরে আমি তোমায় ছাড়া লিখিব না আছো তুমি স্মৃতি হয়ে আর দেয়ালের ছবিটা কেন মাঝে মাঝে হাত চানি দাও গভীর ঘুমের স্বপনে আড়াইশো না আয়ারাইস না এই অবাগির মনে তুমি আরাইস আইসো না আয়ার আইসো না এই অবাগির মনে তুমি আর আইসো না